ইতালিয়ান ছেলেপেলেরা হাডুডু বা কাবাডি খেলা বাংলাদেশের জাতীয় খেলা যদিও অনেক বিদেশি খেলার দাপটে হাডুডু খেলা বর্তমানে বিলুপ্তি প্রায় আজ গাইবান্ধার সাগাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের কালী মন্দির চত্বরে তরুণ যুবকরা সময় কাটাতে হাডুডু খেলছেন দেখুন ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন